বালের দুনিয়া এমন ক্যা হালার আমি যারে চাই সে আমারে চায় না আর যে আমারে চায় হ্যাঁ, আমি তারে চাই না